ভোর জলে ঢেউ দিলকে তারে দেখতে কেমন কেমন বরণ কোথায় থাকে তারে দেখতে নারী ছুঁইতে নারী শুধু তারে শুনতে পারি ও জলে ঢেউ দিলকে তারে দেখতে কেমন কেমন বরণ কোথায় থাকে তারে দেখতে নারী ছুঁইতে না